কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবে ইনশাল্লাহ রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা عمن সিওয়াকা